আপনাদের এখানে রাখছি কি জন্য একসঙ্গে বিশ জন ওটার জন্য রাখছি মোবাইল তো হাতের সামনে নিয়ে হ্যাঁ, মোবাইলটা সামনে নিয়ে যান না